আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং প্রিয় অভিভাবকগণ ধন্যবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমাদের আরেকটা লাইভ সেখানে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি হবে study in Malaysia at MAHSA university with scholarship অর্থাৎ মালয়েশিয়ার মাহাসা ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে দুই হাজার একুশ সালে যে সমস্ত বিষয়াদি আছে আমরা আপনাদের মাঝে ক্লিয়ার করবো এবং কি দুই হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মাহাসা ইউনিভার্সিটিতে যে স্কলারশিপ গুলো দিচ্ছে সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করবো এবং কি কি প্রোগ্রাম অফার করে মানসা ইউনিভার্সিটি এই প্রোগ্রাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়ে আমাদের সাথে আজকে অতিথি বক্তা হিসেবে যিনি আছেন মোহাম্মদ আসাদুজ্জামান ভাই উনি মাহাসা ইউনিভার্সিটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তিনি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রেজান ভাই সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা ওকে ধন্যবাদ আসাদ ভাই তো আমরা বিগত সময়গুলোতে মাহাসা ইউনিভার্সিটি নিয়ে অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করেছি আর রিসেন্টলি আমরা ভাবলাম যে দুই সালের যে অফারগুলো আছে যে স্কলারশিপগুলো আছে এগুলো স্টুডেন্ট এবং প্যারেন্টসদের সাথে আমরা শেয়ার করি আপনি যদি দুটি ধাপে আপনাদেরকে বলতেন প্রথমে স্কলারশিপ মাহাসা ইউনিভার্সিটিতে দুই সালে মানে কোন কোন বিষয়ের উপরে কীরকম স্কলারশিপ দিচ্ছে ধন্যবাদ রিদন ভাই বেসিক্যালি মাস্টারতে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি ওকে এটা ডিপেন্ডস অন প্রোগ্রাম বেসিক্যালি আমরা যদি ফাউন্ডেশন থেকে স্টার্ট করি ফাউন্ডেশন আমরা আপ টু ফোর্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি আমি একটু ফাউন্ডেশনের বেলায় ডিটেলস যাই এখানে ফাউন্ডেশন বেলায় বেসিক্যালি তিনটা স্কলারশিপ কাজ করবে এখানে আপনার প্রথম হলো আমরা যখন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তখন আমরা ফোর্টি পার্সেন্ট স্কলারশিপ দিব which is Bangladeshi taka almost like আপনার পনেরো দুই লাখ টাকার মতো যেটা টিউশন ফি ছিল চব্বিশ হাজার রিঙ্গিত এটা এখন আমরা দিচ্ছি পনেরো হাজার দুইশো রিঙ্গিতে সো যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি এটা দেখা যাবে আপনার তিন থেকে শ তিন লাখ টাকা চলে আসে এটা খুবই রিজনেবল একটা প্রাইস ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য যেটা আমি বলতেছিলাম ফাউন্ডেশন আমরা শুরুতে যে স্কলারশিপটা দিচ্ছি এরপরে আর একটা স্কলারশিপ থাকবে depends on student foundation CGPA যেটাকে আমরা ব্লু রিবন স্কলারশিপ বলি তো এটা ডিপেন্ডস হলো স্টুডেন্ট সিজিপির উপর এই অ্যামাউন্টটা ডিপেন্ড করবে সে যদি ধরেন এ ফোর পায় আউট অফ ফোর এই ক্ষেত্রে সে maximum twenty thousand ringgit which is Bangladesh taka চার লাখ টাকার মতো স্কলারশিপ পাবে এরপর সে যদি ব্যাচেলারে যায় ঠিক আছে depends on like bachelor degree আমরা ব্যাচেলার থার্টি পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি তো এখানে তিনটা জিনিস কাজ করতেছে অ্যাকচুয়ালি আপনার দ্য বিগিনিং আমরা একটা স্কলারশিপ দিচ্ছি উইচ ইজ ফর্টি পার্সেন্ট এরপর ব্লু রিবন এরপর হলো ব্যাচেলার ডিগ্রি আমার মনে হয় এই অপরচুনিটিটা মালয়েশিয়াতে খুব কম ইউনিভার্সিটি অফার করতেছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইভেন এই প্যান্ডামিকের টাইমে আমার মনে হয় it will be like great opportunity for our Bangladeshi student specially those who are going to join foundation program okay এরপরে যে স্কলারশিপগুলো আছে অন্যান্য প্রোগ্রামের জন্য আচ্ছা এরপর আমাদের এর পাশাপাশি যারা ডিপ্লোমা করবে up to thirty to forty percent পর্যন্ত স্কলারশিপ আছে যেটা আমি বলতেছিলাম যে ডিপেন্ডস অন প্রোগ্রাম এরপর ব্যাচেলারও আপনার থার্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেওয়া আছে বিজনেস প্রোগ্রাম আইটি প্রোগ্রামের উপরে এরপর ইঞ্জিনিয়ারিংয়ে অলমোস্ট লাইক ফোর্টি পার্সেন্টের মতো দেওয়া আছে ইভেন সায়েন্স রিলেটেড যে আদার সাবজেক্টগুলো আছে অলমোস্ট ফোর্টি পার্সেন্টের মতো স্কলারশিপ দেওয়া আছে এটা আবার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে বাংলাদেশ থেকে তারাই এটা একমাত্র পাবে আর কি তাহলে তো মনে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই মোটামুটি স্কলারশিপের ব্যবস্থা আছে এর পাশাপাশি আমরা এর পাশাপাশি আমরা মাস্টার্স লেভেলে যারা এমবিএ করতে যাবে MBA general MBA MBA hospital management এগুলোতে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেওয়া আছে ইভেন আমি একটু ইনফর্ম করি এখানে আপনারে রেজন ভাই আপনার মাধ্যমে আমি স্টুডেন্টকে জানাতে চাচ্ছি যে আপনার এমবিএ জেনারেল এমবিএটা কিন্তু আপনার এটা ইউকে ডিগ্রি ঠিক আছে স্টুডেন্ট পড়বে মাসা ইউনিভার্সিটিতে বাট সে আরও একটা মানে ডিগ্রি পাবে সে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে সো এখানে আপনার সেম খরচে আপনার ডুয়াল অ্যাওয়ার্ড থাকতেছে এটা আমি মনে করি এটা আমাদের স্টুডেন্ট যারা আছে বাংলাদেশে ইভেন অন্যান্য দেশের স্টুডেন্ট যারা মাসাতে অ্যাপ্লাই করবে এটা তাদের জন্য একটা ভালো অপরচুনিটি এর পাশাপাশি যেটা আমরা দেখতেছি ক্লাস শিডিউল অনেকে অনেক স্টুডেন্ট চায় লাইক উইকেন্ডে ক্লাস করতে যেটা আমরা মাস্টার তো এটা অ্যাভেলেবেল দিচ্ছি আর কি তারপর ক্লাসগুলো কিন্তু স্যাটারডে সানডেতে Monday to Friday off so there'll be like huge opportunity do like তারা যদি অন্য কিছু করতে চায় ফ্রিল্যান্স ওইটা তার একটা অপশন পাচ্ছে ঠিক আছে যেহেতু একটা উইকডেজগুলোতে ক্লাস নাই এক্ষেত্রে তার অ্যাসাইনমেন্ট বলেন বা অন্যান্য যা সে করতে চায় এটা সে ইনভলভ থাকতে পারবে ওকে এটা তো তাহলে স্টুডেন্টের জন্য অনেক গ্রেট একটা অপরচুনিটি সে এমনিতেই ইউকের একটা ডিগ্রি পাচ্ছে প্লাস ক্লাসও মাত্র সপ্তাহে দুই দিন মাত্র উইকেন্ডেতে সেই হিসাবে তো এখানে যদি ভালো কোনো কোম্পানিতে যদি পায় আর কি তাহলে ফুল টাইম জবও করতে পারে ইচ্ছা করলে ওকে হ্যাঁ। যদি সে অ্যারেঞ্জ করতে পারে ওকে ধন্যবাদ আসাদ ভাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ আপনারা জানতে পারলেন মাসা ইউনিভার্সিটি এই মুহূর্তে ফাউন্ডেশন ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স প্রত্যেকটা লেভেলেই কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে পার্সেন্টেজ ওয়াইজ স্কলারশিপ দিচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ওকে এবারে আমরা মিস্টার আসাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে মাহাসা ইউনিভার্সিটিতে কোন কোন মানে কি কি বিষয় অফার করে কোন কোন প্রোগ্রামসগুলো অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক সময় এটা স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যে মাহাসান ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা কি আছে নাকি এই প্রোগ্রামটা কি আছে নাকি এই প্রোগ্রামটি আছে নাকি সেজন্য ভাই আপনি যদি একটু ক্লিয়ার করে রাফলি বলতেন যে ইউনিভার্সিটিতে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল জন্য কোন কোন প্রোগ্রামগুলো অফার করছে ধন্যবাদ ভাই আমরা অলমোস্ট আপনার seventy two programs with ten faculties আপনার ফাউন্ডেশন থেকে একদম পিএইচডি পর্যন্ত বিজনেস বলেন সায়েন্স বলেন আইটি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন অল প্রোগ্রামস আমরা অফার করতেছি MAHSA university main campus southern আপুচাতে যেটা এয়ারপোর্ট থেকে only twenty five minutes driving distance খুবই কাছে ওকে ইভেন কোয়ালামপুর থেকে এটা আপনার ফর্টি মিনিটসের মতো আসতে লাগে আর কি তো ফাউন্ডেশন লেভেলে আমরা যে প্রোগ্রাম দুটো অফার করছি এটা হলো foundation in science and foundation in business এর পাশাপাশি আপনার মেডিকেল ফ্যাকাল্টি যেটা আমরা মেডিসিন ফ্যাকাল্টি যেহেতু আপনার এমপিএস থেকে শুরু করে একদম ডিপ্লোমা পর্যন্ত আপনার ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি যেটা আছে ওকে ল্যাব টেকনোলজি এটা আমরা অফার করতেছি এমবিবিএস uh, আছে okay biomedical science biotechnology okay hospital management এর ভিতরে নার্সিং ফ্যাকাল্টিও আছে আমরা নার্সিং একদম পিএইচডি থেকে ডিপ্লোমা পর্যন্ত আমরা অফার করতেছি ইভেন আমরা যদি হেলথ সায়েন্সের কথা বলি লাইক আপনার ফিজিওথেরাপি মাস্টার্স থেকে একদম ডিপ্লোমা পর্যন্ত মেডিকেল ইমেজিং আছে ওকে এনভায়রনমেন্টাল হেলথ আছে এগুলো ব্যাচেলার প্লাস ডিপ্লোমা প্রোগ্রাম আমরা অফার করতেছি এর পাশাপাশি ফার্মাসি আপনার একদম পিএইচডি থেকে ডিপ্লোমা পর্যন্ত এবং আপনার আরেকটা ফ্যাকাল্টির কথা বললেই নয় যেটা হলো আমাদের diploma in dental technology okay dental faculty masters to diploma পর্যন্ত আমরা অফার করতেছি সো অলমোস্ট লাইক আপনার ten faculties over seventy two programs আমরা কারেন্টলি অফার করতেছি ফর লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওকে এটা তাহলে অনেক গ্রেট একটা অপরচুনিটি আমাদের একই ইউনিভার্সিটি একই ক্যাম্পাসিটিতে আমরা বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনের বিভিন্ন প্রোগ্রামগুলো অফার করছি সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমাদের এখানে এমবিবিএস অ্যান্ড ডেন্টাল এমবিবিএস এবং বিবিএস সম্পর্কে জিজ্ঞেস আপনি ধারণা আচ্ছা এমবিবিএস বেসিক্যালি বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট মাসাতে যায় প্রতি বছরই আর এটা বিএমডিসি অ্যাপ্রুভ uh, uh, আমি মনে করি এটা লাইক একটা ভালো নিউজ ফর বাংলাদেশ স্টুডেন্ট মালয়েশিয়াতে চারটা ইউনিভার্সিটি আছে যেটা আপনার বিএমডিসির গেজেট যে বুক এটা লিস্টে আছে MAHSA university Monash Newcastle আর পেনাং মেডিকেল এই চারটা ইউনিভার্সিটি সো পাস করার পরে লাইক uh, এমবিবিএস শেষ করার পরে যখন বাংলাদেশে ব্যাক করবে স্টুডেন্টরা তাদের জন্য মানে খুব একটা ডিফিকাল্টিস হবে না ঠিক আছে যেহেতু এটা বিএমডিসির অ্যাপ্রুভ এবং তাদের লিস্টেও আছে সো বা এটা আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য গ্রেট একটা অপরচুনিটি এর পাশাপাশি এমবিবিএস আমরা যেই স্কলারশিপটা দিচ্ছি এখন আর কি আপনার আপ টু আপনার সেভেন ল্যাক্স বাংলাদেশি টাকার আর কি যেটা আমরা থার্টি থাউজেন্ড রিঙ্গিতের মতো যেটা কাউন্ট করি আর কি সো এটা সে পার ইয়ার অলমোস্ট লাইক ধরেন এক লাখ টাকা মতো করে এরকম কম পাবে আর কি এক লাখ টাকা প্লাস স্কলারশিপ যেটা আর কি এটি হলো আপনার নেক্সট অক্টোবর ইনটেকের জন্য সো এখন ভালো সময় এই সময়টা যারা এখন মালয়েশিয়াতে লাইক স্পেশালি মাসা ইউনিভার্সিটিতে পড়তে মানে চাচ্ছে আর কি নেক্সট অ্যাভেলেবেল ইনটেকে এম বিবিএস সেটা হলো আমাদের অক্টোবর ইনটেক আছে বছর আমরা দুশো স্টুডেন্ট নেই লোকাল ইন্টারন্যাশনাল মিলে যেটা মালয়েশিয়াতে অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে হাইস্ট নাম্বার আমি আরেকটু এখানে অ্যাড করি মাসা এটা কিন্তু আপনার one of the largest private medical university in Malaysia which is like seventy acres land area আপনার এটার ভিতরে ফুটবল মাঠ জিম সুইমিং পুল ফুটসাল আপনার tennis court basketball swimming pool ballroom okay then hostel even আমাদের ইন্টারন্যাশনাল স্কুল আছে মাসা ইন্টারন্যাশনাল স্কুল যেটা স্কুলের কম্পোনেন্ট ভিতরেই ইভেন আমরা রিসেন্টলি যেটা করতেছি as a like medical university আমরা হসপিটাল করতেছি যেটা মালয়েশিয়াতে মাসাই একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যারা প্রথম মেডিকেল হসপিটাল বিল্ড করতে যাচ্ছে আর কি তো এটা ইন্টারন্যাশনাল প্লাস লোকাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটা খুবই ভালো সংবাদ যে তাদের বাইরে গিয়ে আর প্র্যাকটিস মানে প্র্যাকটিস বলেন বা হাউসমেনশিপ বলেন বা ইন্টার্নশিপ বলেন সেটা ক্যাম্পাসের ভিতরেই করতে পারবে বাইরে গিয়ে আর করতে হবে না hopefully it will be open next next year might be twenty twenty আর টোয়েন্টি থার্ড ওকে ধন্যবাদ uh, আসাদ ভাই uh, আপনার সুন্দর uh, গুলো দেওয়ার জন্য আর আমি মনে করি না এরপরেও স্টুডেন্টদের আর কোনো থাকবে এরপরেও এরপরেও যদি আপনাদের কোনো প্রকারের কোনো কমেন্টস থাকে ইনশাল্লাহ আমাদের এখানে করতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন লগ করতে পারেন আমরা যে কোনো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা দেব ওকে এরপরেও অনেক স্টুডেন্ট এরকম আমাদের কাছে ইনকোয়ারি করে যে মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ডুয়েল অ্যাওয়ার্ড প্রদান করে তারা পড়বে এখানে এবং সার্টিফিকেট পাবে ইউকে ইউএসএ থেকে তো মাহাসা তো আমরা জানি যে রিসেন্টলি ইউকে ডিগ্রি প্রোভাইড করে তো কোন কোন সাবজেক্টের উপরে বর্তমানে ইউকে ডিগ্রি প্রোভাইড করছে dual award thank you Rajan ভাই আমরা বিজনেস রিলেটেড অলমোস্ট লাইক আপনার তিনটা সাবজেক্টে ডুয়াল অ্যাওয়ার্ড দিচ্ছি প্লাস আইটি এর পাশাপাশি থাকছে আপনার সায়েন্স রিলেটেড হেলথ সায়েন্স আছে বায়োমেডিক্যাল সায়েন্স আছে বিজনেস ফ্যাকাল্টিতে আমরা দিচ্ছি বিবিএর উপরে ব্যাচেলার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে এর পাশাপাশি আছে আপনার hospital management okay Islamic finance এর পাশাপাশি আছে bachelor of information technology okay এই প্রোগ্রামগুলো হলো আপনার ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে আর আপনার এর পাশাপাশি যেটা আছে ইউনিভার্সিটি অফ লন্ডন এর পাশাপাশি যেটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস মেকানিক্যাল এই দুইটা প্রোগ্রাম হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটা ফোর ইয়ার্সের এটা আপনার ইউনিভার্সিটি অ্যাংলিয়ার ইউনিভার্সিটির আন্ডারে ওকে আর দুইটা প্রোগ্রাম আছে ফিজিওথেরাপি প্লাস বায়োমেডিক্যাল সায়েন্স এ দুটো আপনার অ্যাংলিয়ার ইউনিভার্সিটির আন্ডারে এর পাশাপাশি আছে এম যেটা আমরা ইউনিভার্সিটি অফ ইসলামের আন্ডারে দিচ্ছি আপনার ডুয়াল অ্যাওয়ার্ড যেটাকে আমরা মেনশন করতেছি এটা হলো অফ বিজনেস অ্যাডমিশনের পাশাপাশি এম বিএতেও পাবে স্টুডেন্ট ওকে এই আপনার ডুয়েল অ্যাওয়ার্ড যেটা আছে university of east London university আন্ডারে যেই প্রোগ্রামগুলো আছে এতে কি একবার অনেক বেশি টিউশন ফি দিতে হবে না একই টিউশন ফি হালকা কিছু করতে হবে অনেকেই মনে করে যে না হয়তো বিটিস ডিগ্রি সেক্ষেত্রে হয়তো অনেক টাকা লাগবে বা এরকম কোনো কিছু না বেসিক্যালি এরকম মানে কোনো বিশাল বড় মানে কোনো এমন এরকম না ঠিক আছে আমরা যে ফিসটা চার্জ করতেছি আর কি আপনার এটা খুবই রিজনেবল অ্যাজ লাইক আমরা কিন্তু আপনাকে তিনটা ভালো অপশন দিচ্ছি স্টুডেন্টকে আপনার এই এই আপনার এই টিউশন ফি ভিতরে যদি আমরা যদি বাংলাদেশি টাকা ই করি পার ইয়ার চার লাখ টাকা করে এটা হলো স্কলারশিপের পরে ঠিক আছে তো টোটাল আপনার তিন বছর আসতেছে বারো লাখ টাকা এক্সাম্পল বিবিএর কথা আমরা বলি তো এটা আপনার জেনারেল টিউশন ফি ছিল অলমোস্ট লাইক আপনার ষোলো লাখ টাকার মতো এটা এখন চলে আসছে বারো লাখ টাকায় ডুয়াল অ্যাওয়ার্ড সহ প্লাস প্রাইট প্রাইটটা হলো আমরা প্রফেশনাল ইন্ডাস্ট্রি ড্রাইভিং এডুকেশন যেটা মোর হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল যেটা ঠিক আছে তো আমরা এই আপনার ষাট হাজার ইঙ্গিত যেটা তিন বছরে ঠিক আছে ষাট হাজার একশো ইঙ্গিত উইচ ইস বারো লাখ টাকার মতোই আসে এটাকে আমরা তিন ভাগে ভাগ করলে চার লাখ করে পড়ে তো এই আপনার বারো লাখ টাকার ভিতরে আপনি পাচ্ছেন তিনটা সার্টিফিকেট একটা হলো মেইন সার্টিফিকেট যেটা মাস্টার থেকে ওকে একটা হলো ডুয়াল অ্যাওয়ার্ড একটা হলো প্রাইড প্রাইডটা আমি যেটা বলতেছিলাম এটা হলো আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যে যে সাবজেক্ট পড়বে ওই রিলেটেড সে ওই আরও দশটা আপনার এক্সট্রা এডিশনাল সার্টিফিকেট পাবে যেটা হলো আপনার আটটা সাবজেক্ট থাকবে পিয়ারসেন থেকে একটা এডেক্সেল আর একটা মাস্টার ইউনিভার্সিটি থেকে তো এই যে এডিশনাল যে প্র্যাকটিসগুলো করানো হবে স্টুডেন্টকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে এটা আপনার অন্য অন্য ইউনিভার্সিটি প্র্যাকটিসটা নাই যেটা আমরা বিলিভ করি যে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন করবে সে যেন ফুল ফিল মানে রেডি থাকে ঠিক আছে আপনার জবের জন্য সে যেন পাস করার পরে বসে না থাকতে হয় যেটা এটা এলো মাসার লাইক একটু ডিফারেন্ট অন্য ইউনিভার্সিটির সাথে তো আমরা যেটা আমাদের মেইন ফোকাস স্টুডেন্ট ধরেন তিন বছর পড়বে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনার প্র্যাকটিক্যাল কিছু সাবজেক্ট আছে যেটা সার্টিফিকেট রিলেটেড ওকে মেইন সাবজেক্টের পাশাপাশি তো দেখা যাচ্ছে যে সে যখন ইন্টারভিউতে কোথাও যাবে ইন্টারভিউ দিবে বা কোথাও অ্যাপ্লাই করবে তো ওই ক্ষেত্রে সে দেখা যাবে যে আপনার একটা এডিশনাল লাইক একটা এক্সট্রা বেনিফিট পাবে ঠিক আছে ওইখান থেকে বিকজ অফ দিস আপনার এই একাডেমিক এক্সপিরিয়েন্সের কারণে সো যেটা অন্য ইউনিভার্সিটি আপনাকে দিবে না এটা থাকছে আপনার main certificate dual award plus pride same tuition ফির ভিতরে ওকে এটা মোর এরকম like this soft skill training গুলো যা লাগে এগুলা আমরা অনেক সময় হ্যাঁ, দেখি যে জি জি অনেক সময় এরকম দেখা যায় বিশেষ করে আমাদের দেশের স্টুডেন্ট গুলাকে দেখি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অথচ মানে জবের জন্য যেই সফট স্কিল গুলো লাগে তাদের ভিতরে কোনো কিছুই নাই এবং তারা অনেক কিছু দেখা গেছে মানে লেক আছে সেজন্য দেখা গেছে বাংলাদেশের জব ক্ষেত্রে অনেকেই বলে যে তোমার কি দুই বছর চার বছর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমাদের এই মাহাসাতেই যে একাডেমিক এর পড়ালেখার পাশাপাশি যে সব গুলো করাবে এটা এমন ভাবে তৈরি করবে after graduate ready for job এরকম করে তৈরি করবে ওকে হ্যাঁ, সুন্দর অপরচুনিটি যাই হোক প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবকগণ আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে মাহাসা ইউনিভার্সিটি দুই হাজার একুশ সালে কোন কোন সাবজেক্ট অফার করছে এবং কোন কোন সাবজেক্টে কীরকম স্কলারশিপ দিচ্ছে এরপরেও আমি জানি আপনাদের মনে অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো সময় আমাদের এখানে নক করতে পারেন আমাদের YouTube channel Malaysian university admission সেন্টারে আসলে অনেক ভিডিও পাবেন মালয়েশিয়া পড়ালেখা বিষয় সম্পর্কে এবং আমাদের Facebook page global admission knock করলে অনেক ভিডিও পাবেন অনেক ইনফরমেশন পাবেন এবং আমাদের যে এখানে নাম্বারটি আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল এখানে যোগাযোগ করে আমাদের সাথে ফার্দার কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারেন ওকে আমার মনে হয় মোটামুটি যথেষ্ট ধারণা হয়েছে ধন্যবাদ আসাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদের সাহায্য করার জন্য এবং আপনার সময়ের জন্য থ্যাংক ইউ ওকে ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে আমরা আপনাদের কমেন্টসের আলোকে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আসবো নতুন আজকের সেশনে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ